নিজের কাকা ছিল রসুলের মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাকা ছিল আবুল্লাহ আবুল্লাহ নবীকে পাথর ছড়িয়েছিল পাথর ছড়েছিল এটা মেরেছিল পাথর কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবের কি বলা হলো কেটে গেল নবীজি একদিন ডাকলেন ডেকে বললেন তোমরা একত্রিত হও এক জায়গায় হও আর এক জায়গাতে একত্রিত হওয়া করার পর মোদীজি বললেন তোমরা কুপথকে ছেড়ে দাও সুপথ সুপথের দিকে এসো তোমরা নামের দিকে দ্রুত করে দ্রুত করে দৌড়ে দৌড়ে তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ আবুল আহাব বলেছিল আলে হাদা জামাতানা ইয়া মুহাম্মদ ঘুরে খড়বে যা ছোট করে আমি বলছি আবুল আহাব এই জন্য তুমি আমাদের জমা করেছো আমাদেরকে এই কথার জন্য সাফা পাহাড়ে তুমি জমা করেছো একটা পাথর নিয়ে নদীর দিকে বিরাট জোর একটা পাথর মারল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে টার্গেট করে আবু জাহাল একটা পাথর মারল আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন মাজিদের আয়াতটা তিনি অবতরণ করে দিলেন তাব্বাত ইয়াদা আবি আতাব মা আগনা আনহু মালুহু কাসাব এই আয়াত এই সুরাটা যখন ইব্রাহিম ফেরেস্তা নবীর কাছে নিয়ে এলেন আবু নিজের বাড়িতে বলেছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অর্থাৎ নবীর বেটির সাথে দুটা বেটির সাথে দুটা মেয়ের সাথে আবু আহাবের দুটা বেটার দুটা ছেলের বিয়ে হয়েছিল দুই ছেলের বিয়ে হয়েছিল নবী মোহাম্মদের মেয়ের সঙ্গে বলছে রে বাড়িতে ঢুকে বলছে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের বেটিকে তালাক না দিবি ততক্ষণ পর্যন্ত তোদের মুখ আর দেখব না কাছে তার ছেলেরা দৌড়ে দৌড়ে গেল গিয়ে বলছে হে মোহাম্মদ তুমি আমার আব্বাকে গাল দিয়েছো আমার আব্বার ব্যাপারে কবিতা লিখেছো যতক্ষণ পর্যন্ত তোমার এই প্রতিশোধ না নিব যতক্ষণ পর্যন্ত এই বদলা না নিব আমরা কিন্তু ছেড়ে দেব না কি করলো নবীর দিকে থুথু দিল ঠুক দিল ঠুক দেওয়ার পরে বলছে তোমার মেয়েকে আমি তালাক দিলাম তোমার মেয়েকে আমি ছেড়ে দিলাম একজন বলল দুইজন বলল দুইজনই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের দুই মেয়েকে তালাক দিয়ে দিল নবী সাহেব ছোট্ট ছেলের মতো শিশুর মতো কাঁদছিলেন আহা আমি কোরআনের দাওয়াত দিলাম দিন ইসলামের দাওয়াত দিলাম আর আমার মেয়েদের এই অবস্থা আজও দুনিয়াতে যারা ইমানদার মানুষ আছেন যারা ভালো মানুষ আছেন তারা আজও তারা বেজ্জত হচ্ছেন সমাজের কাছে লাঞ্ছিত হচ্ছেন যারা ইসলামকে এগড়ে ধরে আছেন তাদের কিন্তু সম্মান নাই তাদের ইজ্জত নয় ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম টুকরে টুকরে টুকরে টুকরে তিনি কাঁদলেন ছোট্ট আলোকের মতো ছোট্ট ছেলের মতো কাঁদছিলেন দুই দুটা মেয়েকে যদি আপনার তালাক দিয়ে দেওয়া হয় দুটা মেয়ের বিয়ে হয়েছে আপনার আর ওই মেয়ে দুটোকে যদি তালাক দিয়ে দেয় ছেড়ে দেয় তাহলে আপনার মনটা কি ভালো হবে রসুল জর্জরিত হয়ে আছেন মনের বেদনায় দিলের বেদনায় নবীজি কাঁদছেন ঝরঝর করে যেন নবীর চোখ দিয়ে পানি পড়ছে আহারের দিনের দাওয়াত দিলাম আমার মেয়েদেরকে তারা দিনের দাওয়াত দেওয়ার কারণে তাদের ইসলাম ইসলামী চেতনা দেওয়ার কারণে আমাকে আমার এই অবস্থা হলো আমার মেয়ে দুটোকে তালাক দিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিলেন তাব্বাত ইয়াদা মা আগনা আনহু মালহু আমা কাসাব ফরিস্তা জিব্রাইল এলেন এলান করে বলে দিলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যা তার দুই হাত নষ্ট হয়ে যা যেহেতু আবু লাহাব বিশ্ব নবী যখন বলেছিলেন নবীজি দাওয়াত দিয়েছিলেন তখন আবুল আহাব নিজে একটা পাথর মেরেছিল আল্লাহ রাবুল আলমিন তার হাতে পাথর মারার কারণে বলে দিলেন তাব্বাদিয়াদা ইয়াদা ইয়াদা নিয়েছিল যারা আরবি গ্রামার বোঝেন ইয়াটা শব্দটা ছিল ইয়াটানে নুনটাকে এখানে ফেলে দেওয়া হয়েছে এজাফতের কারণে ইয়াটানে আমার আল্লাহ বলে দিলেন আবুল হাত তুমি হাতে আমার নবীকে পাথর মেরেছ আমি তোমার দুই হাতকে নষ্ট করে দিলাম দুই হাতকে বরবাদ করে দিলাম মা আগুনা তোমার মালধন তোমার সন্তান আদি তোমার টাকা পয়সা তোমার কুকুর পুষ্কুনি তোমার আগান বাগান সারা দুনিয়াতে যত কিছু তোমার মক্কা নগরে আছে আর আর অন্য জায়গাতে যে কোনো জায়গাতে তোমার আছে সমস্ত মালকে আমি নষ্ট করে দিলাম মা আগনা আনহো তার ধনজন তার ছেলে মেয়ে কিছুই কাজে লাগেনি শেষে কি হয়েছিল এখন যে ছেড়ে দিয়ে এই ইতিহাসটা আমি খতম করছি আবুল হাফের একটা আদাস নামে রয়েছে আদাস আইন দাল আদাসা বলা হয়েছে আদাসা যে রোগটাকে আমরা আপনারা প্লেগ বলি প্লেগ বগলে একটা ফোড়া উঠে ফোড়া ফোড়া হলো এই ফোড়াটা ক্যান্সারের মতো ক্যান্সারের মতো মহা বিপদগ্রস্ত রোগ বা পীড়া হলো আবুল আহাবের বগল হলো আস্তে আস্তে ওটা ছোট্ট মতো একটা মসুরির দানার সামান হলো আস্তে আস্তে বড় হতে শুরু হলো বড় হতে হতে হতে হতে খুব বড় হয়ে গেল ওটা পচন ধরতে ধরতে ধরতে গোটা বডির মধ্যে পচন ধরল পচে গেল সেখানে আবুল আহাবের বাড়িতে এত গন্ধ শুরু হলো যে আবুল আহাবকে তার স্ত্রী আর ছেলে মেয়েরা বাড়িতে রাখতে রাজি নেই করলো জানেন এই দুশ্মনকে আবু যে আবু লাহাবকে আবুল আহাবকে বাড়িতে না রেখে তারা যুগযুগী অবস্থায় জানটা অবস্থাতে আবুল হাতকে বাড়ি থেকে বের করে নিয়ে একটা পাঁচতলাতে খেজুরের গাছের কাছে বন জঙ্গলে রেখে দিল ওখানে দুদিন আড়াই দিন থাকার পরে সে মারা গেল কে এত গন্ধ ছিল তার লাশে এত গন্ধ ছিল লাশে যে লোকগুলো মক্কা উল্টো শাম শামদেশ সিরিয়া বা এমন দেশ যারা ওই পথ দিয়ে ব্যবসা করতে গেছিলেন যারা আসছিলেন তারা নাকে কাপড় দিয়ে বলছে ছি ছি ছি ছি ছি ছি এ আবার কিসের গন্ধ গো মহারাজ এত দুর্গন্ধ ছুটেছিল এত গন্ধ দুর্গন্ধ ছুটেছিল এলাকা যেন তোলপর আবহাওয়া দূষিত হয়ে গেছিল সবশেষে তার ছেলেরাকে বলতে শুরু করলো অরে শোনো তোমার আব্বার লাশ এত কচে সরে বন্ধ করছে তোমাদের খেয়াল নাই তোমাদের লজ্জা নাই বাপের মালে ভাগ নিছো বাপের বাড়িতে আছো বাপের খেজুরের বাগান খাও আর বাগান বাগানে থাকো বাপের মাও ধন নিচ্ছ খুব খাচ্ছ আর বাপের লাশটা বাপের লাশটা পচে সরে গেল তোমাদের হুসনে একটু ব্যবস্থা করতে হবে এরা রেওয়ায়তের মধ্যে তফসিলের মধ্যে দু রকম এসেছে কোনো কোনো প্রফাসের বলছেন ছেলেরা নিজেই বড় একটা আকর্ষিত লঙ্কা খেজুরের ডালের শেষ দিকে একটা হ্যাঁ আপনার তারের তার দিয়ে আকর্ষি বানালো থেকে ধাক্কা দিয়ে নিলেন আর প্রথমে গর্ত করলো দূর থেকে প্রথম টল্লো দিয়ে পড়লো তারপরে লাশটাকে ঠেকাতে ঠেকাতে ঠেকাতে ঠেকাতে উনি গর্ততে ফেলে দিল তারপরে হেঁচড়ে হুঁচড়ে উঠলেন ঢেকে দিল হলোটা কি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে একটা মাত্র পাথর মেরেছিল একটা পাথর নবীজি ইসলামের খাতিরে বলেছিলেন আর নবীকে পাথর মারল যার কারণে আল্লাহ সহ্য করলেন না সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত শিবরাই ফেরেস্তার দ্বারা এলো আর আল্লাহ ওর ব্যবস্থা করে দিলেন এলান হয়ে গেল তব্বাত এদা আবি লাহাবিল মুতাব শ্রোতারা কিন্তু রাজি নাই শ্রোতারা রাজি হয় নাকি চাঁদা করেন এটা দেখেছি আমি চাঁদা মানে কালেকশন শুনতে রাজি হয় না আর আর একটা জিনিস সেটা হলো যে বক্তার দ্বারা অন্য কোনো এলাম শুনতে রাজি নাই তো যাই হোক উনি জ্ঞানী মানুষ বললেন আমিও বলছি আরো একবার পিছনে যে ভাইরা ভিড় আগে আছেন একটু দয়া করে আসেন একটু আগে যান আপনারা বিসমিল্লাহ রহমান রাহিম আসেন না গো بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين هما فلم يغنياهما من الله شيئا وقيل ادخلا পকেটে পারলাম তবে পিছনকার লোকগুলো বিরক্ত করে দিলেন কথাটা বুঝতে পারলেন আপনারা সাবাক তো দিলাম একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা কি আরেকটা এই সুরাটা পড়ার আমার উদ্দেশ্যটা হলো যারা কোরআনের আইন আইনের উপরে হাত উঠাবেন তাদের হাত কি হবে যারা কোরআনের আইন উপরে কোরআনের আইনের উপরে কোরআন যে আইনটা দিয়েছে সে আইনের উপরে যদি হাত উঠান তাহলে ওর অবস্থা ওই রকমই হবে যেমন আবুল আহমেদ রয়েছে মা বোনেরা যে মা শরীয়ত বিরোধী করবেন আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করবেন আপনার অবস্থা ওই রকমই হবে যেমন আবুল আহাবের বিবি উম্মে জামিলের হয়েছিল কি হয়েছিল তিনটা ব্যাখ্যা আছে তিনটা ব্যাখ্যা আছে শেষ ব্যাখ্যাটা আমি বলছি শেষ ব্যাখ্যাটা আমি বলছি একটু ধ্যান দিবেন মা বোনেরা ধ্যান দিবেন আমাদের সমাজে অনেক পুরুষ আছে যারা ঘুষ খায় তাই না হ্যাঁ না বলেন আমার মনে হয় এখানে কেউ খায় না আমার দেশে কিন্তু আমার এলাকায় খায় এরা সবই আল্লাহ ভালো জি আচ্ছা এটা বাদ দিলাম এই জগৎটা বাদ দিচ্ছি বাবুরা আপনারা ধ্যান দিবেন এবারে আপনাদের এদের একটা অভ্যাস আছে চিল্লা চাচা এরা চুপচাপ থাকবে না এই আওয়াজ আসছে ঘরটা ভাতির আওয়াজ আসছে তো মা বোনরা একটু ধ্যান দিবেন আপনাদের কথা বলছেন আচ্ছা এই এলাকার মা যারা নামাজ পড়েন প্রত্যেকে কি দাবি করতে পারবেন যে আপনার স্বামীরা সবাই প্রত্যেকের স্বামী মানে প্রত্যেক নামাজি মেয়ের স্বামী কি নামাজ পড়ে আচ্ছা এখন হাত উঠান তো এই ব্যাপারটা এই বিষয়টা বুঝতে পারছি কিনা বা বুঝতে পারছি কিনা যার যার স্ত্রী নামাজ পড়তে সবাই হাত উঠান তো যে আমিও করছি কথাটা বুঝাতে পারলাম আমরা হাত নামাজ স্বামী স্ত্রী ভালো কথা স্বামী স্ত্রী দুজনই নামাজ পড়েন এরকম হাত উঠান তো কেউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওটা বারোটা উঠেছে আচ্ছা একটা কথা বলছি রিয়ানরা এগুলো তো কাজে যার স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়েন না হাত ধর্ম দেখি ভালো আছে ওই ভালো আছে না তিন ভালো আছে টাকা পয়সা আছে না নাই পকেটে দুজন লোক বক্সে দিতাম নাম লেখে কাজের লোক ওখানে ভাই একটা আছে আসল ইমানদার হয়ে আছে ওই ভাইটা আরে বাপ দিয়ে আমার আছে কি দুনিয়া বলছিলাম কথাটা কি বললাম প্রশ্নটা এটা বাদ দেন আলোচনা যেটা করছি আবু যে কাজ করতো মানে রসুলের বিরোধিতা করতো নবীর উল্টো কাজ করতো কোরআনের উল্টো কাজ করতো ওর বিবি উঠলে যাবেও উল্টো পায়চা করতো এখান থেকে সবক আছে মানে জ্ঞান আছে খুব ধ্যান দেবেন কথাটায় যে স্বামীরা অন্যায় কাজ করে এটা মনে করেন হাজি সাহেব আমি মৌলানা সাহেব আমি গাছের কথা নাই এটা হাজি সাহেব হজ করেছেন হাজি সাহেব হজ করা মানেও পা থেকে মাথা পর্যন্ত আপনাকে হাজি বলতে পারে কিন্তু আল্লাহর কাছে হাজি আছে কিনা আল্লাহ করতে পারবে আমি মুরবি সাহেব মাওলানা বক্তা আমি বাজি করি কিন্তু আমার মধ্যে ইমান আছে কিনা আল্লাহ বলতে পারবেন আমি তো আপনাদের সামনে খুব গুহা হ্যাঁ তাগলা বাজিয়ে চললাম আমার ইমানই চশমা দেখালাম কিন্তু আল্লাহ বলতে পারবেন ভাইরা আমার বোনেরা আমার মায়েরা আমার আমরা আতুহু আমরা আতুহু আমরা আতুহু এই আয়াতটার ব্যাখ্যা যদি শুনেন শুনে রাখেন যতগুলো মহিলা আছেন তা স্বামী যদি শরীয়ত বিরোধী কাজ করে আর শরীয়ত বিরোধী কাজে যদি আপনি মানা না করেন নিষেধ না করেন তাকে যদি বাধা না দেন তাকে আরো যদি বলেন হ্যাঁ, করে যাও করে যাও করে যাও করে যাও চিন্তায় করে ডাকাতি করে আপনার কিনা জুয়া খা জুয়া খালে মদ্যপান করে সারা পান করে আর মানুষের অন্যায় অবিচার করে যায় অনেক মহিলা আছে অনেক নারী আছে তার স্বামীর কাজে সন্তুষ্ট আছে রাজি আছে আমার আল্লাহ কোরআনে বলে দিলেন আমরা আত রে পাপি রে জুয়ারি রে ঘুষখোর রে মদ্যপান করনেওয়ালা রে বেনামাজি জেনে রাখো তোমার দিদি তোমার অন্য কাজে যে সাপোর্ট করে তুমি যে জাহান নামে যাবে তোমার বিলেও জাহান নামে যাবে অমরাতহু হাম্মালাতাল তোমার বিবি তোমরা অর্থাৎ স্বামী স্ত্রী দুইজন জাহান নামে তোমরা চলে যাবে আট দশ বছর আগে গ্রামের নাম নিব না ইউটিউবে তো যার কথা শুনে লাগে বলে বলা না নিজের গ্রামকে ছাড়ে করতো নিজের দোষ কতগুলো একটু গোলবেলা পুরুষ যারা গোলবেলা পুরুষ স্বর্গে মেয়ে ছেলেবেলা কিন্তু তো একটু চুরি চামারি করে বলছে আমাকে চুরি মানে একটু দুঃখ সুস্থ করে আগে মহারাজ আর সাপ গেলে করে আমি নমাজ করি তো নমাজ পাড়ি দিল আমার স্বামী এরকম এরকম করে বলায় তো আমার জামাইটা পাঠিয়ে দেবে তার মানে বুঝা গেছে মেয়েদের প্রতি ইমান আছে স্বামীর কাজকে সে সাপোর্ট করে না ওর স্বামীর ওপরে সে সন্তুষ্ট মায়েরা বোনেরা আমার ওরা মাজিদের কয়েকখানা মহিলা সংক্রান্ত আয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিবি মারিয়ামের নাম নিলেন আর একবার শুনেন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বিবি মারিয়ামের নাম নিলেন আসিয়ার নাম কিন্তু নেননি আবার এই কাজ কেন হলো এটা মেয়ে ছেলেটার বিয়ে হয়নি তার নাম নিলেন বিবি মারিয়া এই জন্য একটা সুরাজ নামে রেখেছেন সুরতুল মারি সুরাই মারিয়া আছে না আছে কিন্তু আসিয়া বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী ওর নাম কিন্তু কোরআনে দেওয়া হয়নি বুঝলেন নাম নেওয়া হয়নি আমি যে ভাষাটা বলছি বুঝেন ইঙ্গিত আছে আর ইশারা তো কাছে আছে ইশারা যথেষ্ট হ্যাঁ কিন্তু হ্যাঁ আল্লাহ তাদের নাম লেননি তার নাম লেননি এর কারণটা কি শুনেন ভালো করে ধ্যান দিবেন মায়েরা বোনেরা মারিয়ামের নাম কোরআনে বলা হলো আসিয়ার নাম কোরআনে বলা হয়নি ইশারা আছে ইঙ্গিত আছে যে সূরায়ে তাহরিমের আয়াতটা পড়লাম না এখানে এসেছে ضرب الله مثلا للذين كفروا امرأة نوح و- وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون امرأة فرعون বলা হলো ফেরাউনের বিবি বলা হলো ফেরাউনের স্ত্রী বলা হলো কিন্তু আসিয়ার নাম নেওয়া হলো না আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিবি মারিয়ামের স্পষ্ট নাম নেওয়া হলো কেন এই কাজটা করা হলো কোরআনে এই দুই রকমের কেন আইন এলো এই প্রশ্নের উত্তরটা আল্লাহ রাবুল আলমিন এইভাবে তিনি জানাচ্ছেন রে দুনিয়ার মহিলারা রে দুনিয়ার মহিলারা শুনে রাখো দিদি মারিয়াম তার বিয়ে হয়নি মারিয়ামের বিয়ে বিয়ে হয়েছিল আসিয়ার স্বামী ছিল ফেরাউন কিন্তু মারিয়ামের বিয়ে হয়নি মারিয়ামের যদি বিয়ে না হয় তার কার নাম নিয়ে পরিচিত দেবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবি মারিয়ামের তিনি নাম লেননি এর চাইতে কিন্তু আর একটা উত্তর আছে বুঝলি সে উত্তরটা কি মারিয়ামের ওপরে অপবাদ লাগা হয়েছিল বুঝলো না মারিয়ামের উপরে অপবাদ লাগা হয়েছিল ওর পেট থেকে বিনা বিয়ে হওয়াতে হাজরাতে ঈসা আলিসালাম পেয়েছিলেন ওর নাম যদি আলোচনা না করতেন তাহলে তাকে পাক পবিত্র করা যেত না এই জন্য কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রসুল আলমিন মারিয়ামের নাম এনেছে আল্লাহ কত বড় বিজ্ঞানময় মহাবিজ্ঞানী আল্লাহ মহান বিজ্ঞানী সৃষ্টি করেছ মনে লক্ষ লক্ষ সজদা জানাই তোমায় বারে বারে মহাবিজ্ঞানী আল্লাহ মহাবিজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ মনে লাখ লাখ সজদা জানাই তোমায় পাক তলে করেছ সবার তাই তো সুন্দর ধারা রেখেছ গোপন করে শত চেষ্টা করে ওরা পারি না রাখতে ধরে ডাক্তার বদ্ধ কবিরাজ যত ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তারা খুঁজে নাই পায় সাগরের লনা সাগরের লোনা জল কেমনে মেঘের কোলে শোধন হয়ে পড়ে ধরায় সোনার ফসল ফলে আমরা সব বিজ্ঞানী আমরা সব বিজ্ঞানী শুধু করি ভাঙ্গা গলার কাজ তোমার সৃষ্টি দেখলে মোরা পাইব বড্ডলাজ সিলয়ের মহান তুমি মহাবিজ্ঞানী তুমি আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি আলহামদুলিল্লাহ তাহলে কি বুঝতে পারলাম আল্লাহ যে আইনগুলো দিয়েছেন তার উপরে আমল উঠা যাবে এই জন্য তো কোরআন মাজিদের যতগুলো আয়াত এসেছে যতগুলো আয়াত এসেছে আয়াতগুলোকে যদি গবেষণা করেন গবেষণা করে করে করে যতটা আপনি গবেষণা করবেন চিন্তা ভাবনা করবেন গভীর রাত্রিতে আল্লাহকে সাজদা দিতে ঠিক আপনার দিল চাইবে একা আপনি আল্লাহকে সাজদা দিবেন মহান আল্লাহ কোরআনে এত সুন্দর আইন দিয়েছেন আমার আপনার জন্য যদি মেনে নেন তাহলে আল্লাহ এত আমার ওপরে আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন এই বলার কথা নয় এই জন্য যতগুলো নবী এসেছেন আজ থেকে নিয়ে যতগুলো নবী এসেছেন কোনো একটা নবী নারী ছিলেন না আদম থেকে নিয়ে আদম থেকে নিয়ে শেষ নবী হাজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যতগুলো নবী এসেছেন একটাও নবী নারী বা মেয়ে ছেলে ছিলেন না কেউ বলতে পারবেন একটা কি মেয়ে ছেলে নদী নদী এসেছিলেন একটাও মেয়ে ছেলে আসেনি কোন কোন কিতাবের মধ্যে লিখে দিচ্ছেন যে মারিয়াম আয়সা খাদিজা কেউ কেউ লিখে দিচ্ছেন যারা লিখেছেন তারা সঠিক মত বয়ান করতে পারেননি সঠিক না এটা কথা নবী যতগুলো এসেছেন হাজরাতে আদম আলী সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত কোন একটা নবী মহিলা ছিলেন না নারী ছিলেন না এর কারণ কয়েকটা আছে প্রথম কারণ কি ছোট ছোট করে কারণ বুঝি প্রথম কারণ হলো নবী যদি মহিলা হতেন মেয়ে ছেলে হতেন নবী যিনি থাকবেন সে মহিলা হোক বা পুরুষ হোক সবসময় তাকে পাক পবিত্র থাকতে হবে মেয়েদের মেয়েদের দ্বারা বারো মাস পাকসাপ হয়ে থাকা সম্ভব সম্ভব সম্ভব নয় এক নম্বর পেলে ছিলাম যতগুলো নবী এসেছেন আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কোন নবী মেয়ে ছেলে ছিলেন না এক নম্বর কারণ হলো বারো মাস মা বোনদের পবিত্র থাকা খুব অসম্ভব দুই নম্বর দু নম্বরটা কি একটা মেয়ে ছেলে যদি নবী হতেন তাহলে নবীর দ্বারা ওই মেয়ে নবীর দ্বারা আল্লাহ তবলিগের কাজ দিতেন দিনের দাওয়াত দাওয়াতের কাজ দিতেন স্যার আর এটাই তো আসল উদ্দেশ্য কোরআনে দিনের দাওয়াত যদি দিতে হয় তাহলে একটা মেয়ের দ্বারা মনে করেন ওকে একাই যেতে হবে বহরমপুর একাই যেতে হবে এটা যদি না বুঝেন তাহলে সে কালের জায়গাগুলোর নাম নিচ্ছি আমাদের শেষ নদী মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাহ আলিয়াল্লাম মক্কা থেকে মদিনা গেলেন মদিনা থেকে ইয়ামান গেলেন ইয়ামান থেকে পায়েল গেলেন বিভিন্ন জায়গায় গেলেন যদি নবীজি পুরুষ না হতেন একটা মহিলা হতেন এতগুলো জায়গা হীরা মারাটা এবং দিনের দাওয়াত পাওয়াটা খুব অসম্ভব ছিল কথা বুঝাতে পেরেছি তিন নম্বর কথা হলো নারীদেরকে মহিলা এই জন্য বলা হয়নি নারী পেটে হবে সন্তান আপনি ছেলে মেয়ে হবে একটা মেয়ে যদি নবী হয় যখন পেটে তার সন্তান আগে থাকবে এক মাস দু মাস মনে করেন সাত মাস থেকে যখন আমার মা আমার বোন গর্ভবতী থাকবে সে সময় যদি তাকে বিদেশে সফর করতে হয় দিনের দাওয়াত করতে হয় তাকে বিচার আচার যদি করতে হয় তার জন্য অসুবিধা না সুবিধা বলে সুবিধা অসুবিধা গর্ভবতী মহিলা যার পেটে সাত মাসের আট মাসের ন মাসের পেটে বাচ্চা আছে তাকে দিনের দাওয়াত দেওয়া এক জায়গা থেকে অন্য জায়গা তো দূরের কথা বাড়িতে ঘোরাফেরা তো অসুবিধা তাহলে নদীর দ্বারা এ কাজ সম্ভব হবে না বাইরা বন্ধুরা আমার মায়েরা আমার এই জন্যে আমার আল্লাহ সেখানে যতগুলো শেষ নবী পর্যন্ত মিডিলে নবী এসেছেন একটা নবী কিন্তু তারা মহিলা ছিলেন না যদি মেয়েরা মহিলারা নবী হতেন তাহলে কিন্তু অসুবিধা ছিল তাদের দ্বারা দিনের কাজ নেওয়া যেত না এই জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে তিনি নবী বানাননি ওয়া খালাকনাকুম আজওয়াজা জোড়া বানিয়েছেন একটা মহিলা একটা পুরুষ একটা নারী একটা পুরুষ একটা মরদ একটা কিন্তু নবী যাকে বানাচ্ছেন কোনো নারীকে কোন নারীকে নবী বলেননি চার নম্বর কারণ হলো মায়েরা বোনেরা আমার আল্লাহ যখন নারীর ফার্নিচার আলাদা নারীর কাঠামো আলাদা তার বডি তার চামড়া তার মামল তার শক্তি আলাদা পুরুষ পাচ্ছেন পুরুষের বডি পুরুষের ফার্নিচার পুরুষের চামড়া পুরুষের আপনার শক্তি আলাদা যারা নবী হবেন তারাকে দেশে বিদেশে দিনের দাওয়াত দিতে হবে এ নারীর দ্বারা সম্ভব নয় এই জন্য আল্লাহ তিনি কোন মেঘে তিনি কবি বানাননি রে মায়েরা এ কথাটা খবরদার আমার আঙুল তুলে বলবেন না আমাদেরকে আল্লাহ কেন তিনি নবী বানাননি তোমাদের যদি নবী বানাতেন তোমরা যদি নবী হতে বড় বিপদে তোমরা পড়তে বিপদ থেকে কেউ বাঁচাতে পারত না কেউ বাঁচাতে তাহলে আল্লাহ ভালোই করেছে প্রথম থেকে নিয়ে আল্লাহ জানিয়ে একটা নেতা একটা মালিক একটা জায়গাতে বিশেষ একটা কথা হলো মাবনদের মধ্যে জায়গা পাওয়া যায় না মাবন আপনাদের জায়গা এখানে পাওয়া যায় না ভালো করে আপনারা সুন্দরভাবে গুছিয়ে গাছে বসেন ঠান্ডা রাখতো ঠান্ডা রাখার সুবিধা কি আছে আপনারা বসেন আচ্ছা প্রজেক্ট মানে আপনার এই যে ইয়েগুলো আছে পর্দাগুলো মিনি পর্দা চলে না মিনি পর্দা চলে না পর্দাগুলোর ব্যবস্থা করেন কে আছেন পর্দা হলো ভাই হ্যাঁ? কোথায় আছেন ভাই দেখেন ব্যবস্থা দেখা হ্যাঁ আলহামদুলিল্লাহ Khairul man sawara husna قدر خيرا وقبلا والشكر لمن سوى حسنا وجملا এবার জোরে বলেন তো আল্লাহ আকবার নারে তাকবীর হ্যাঁ, এটি ছাপা আছে। এখানে কত বুদ্ধিমান আছেন বুঝলেন, আল্লাহ আল্লাহ। এরা খুব বুদ্ধিমান। বলে, "স্যার, তোমার তো কাছে তুমি ছিল, তোমার কাছে যারা আছে, চিনলাম আর আবার আসলে গাছ নতুন ভাবে গাছ মনে হয় না ওই জন্য বুঝতে পারা যায় না এজন্য আপনাকে এবার জোরে বলতো না <laughs> আমি যে ছোট ছেলেগুলো বলছি পড়াতে পড়াতে সাবাক দিতে দিতে ক্লাস করতে করতে হ্যাঁ ডিস্টার্ব করেন না যে ঘন্টা তো ছোট ছোট ছেলেরা আছে ছোট ক্লাসের কোনো রাখে না বলছি তোমরা হাত উঠাও তো একটু করো বাপ মায়ের জন্য তোমাদের বাপ মা যেন এখন মারা যায় একটু মজা করে আমি ওরা দেখছি যে ক্লাসটা শুনছে কিনা ওরা আমার সাবজেক্টগুলো ওরা আমি যে ক্লাস করে করতেছি তারা দিছে কিনা ছেলেদের মধ্যে কেউ কেউ হাত উঠে দিয়েছে আমাকে তোমাদের বাপ মা যেন মারা যেত তুমি আল্লাহ আমি আরে পাগলা কি বললাম ধ্যান দিয়েছ আপনি আমাদের বাপ মায়ের মরার দোয়া করেছেন কেউ কেউ ছেলেরা বলছে আপনাকে দেখছি আপনি একটু জায়গা আছেন কিনা নারায় তৈরির বলা মানে জায়গা আছেন কিনা আচ্ছা একটা কথা বলেন তো আমরা দুনিয়াতে সবচাইতে আসান কি জিনিস বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে আসান কি জিনিস ঘুম ঘুম না ঘুম ঘুম বলছেন জি জি হ্যাঁ ব্যবসা করছি Bye. বর্তমান যুগে আমরা কি বলছি আমরা আমরা কি বলছি যে এখনকার যুগের মানুষ বেশি বুদ্ধিমান খুব বুদ্ধিজীবী এরা ভালো এরা জ্ঞানবান এরা বুদ্ধিমান আর আগেকার লোক ছিল পাগল ওরা ভালো ছিল না ওরা বুদ্ধিমান ছিল না পাগল ছিল বলছে না বলে না বলছে এ কথাটা বলছে কিন্তু আগের লোকের তারপর যদি আমি ইতিহাসটা দেখি তারা ছিলেন ভালো কোন দিক দিয়ে ভালো স্বাক্ষর দিক দিয়েও ভালো ছিল বডিও ছিল ভালো বুদ্ধিও ছিল ভালো এখনকার যুগের মেয়েদের চাইতে আগেকার মেয়েরাও ছিল ভালো তাদের স্বাস্থ্যও ছিল ভালো ইমানও ছিল ভালো কোরআন মাজিদ একটা সুরা আছে সুরাটার নাম হলো সুরায় নূর কি সুরাটা বললাম সুরা নূর নূর মানে আলো নূর মানে আলো এই আলো আছে সুরা নূর লাইট আলো শেষে যে কথাটা আল্লাহ বলেছেন সুরা নূরের মধ্যে আল্লাহ নারী পুরুষের পর্দার ব্যাপারটা যে বলেছেন নারী পুরুষের পর্দার ব্যাপারটা যে বলেছেন শুধু একটা কথা শুনেছে এরা আমাদের এখান দিয়ে পেরিয়ে যাবে আমাদের এখান দিয়ে পার হয়ে যাবে তখন তারা একটা কৌশল করলো কি কৌশল কিছু নাচিনাওয়ালি মেয়েরাকে যারা গান করে যারা ড্যান্স করে ওই মেয়েরাকে কিছু আমরা তৈয়ার করি যাতে করে ওই মুমিন পুরুষরা মুমিন মানুষগুলো যারা আল্লাহওয়ালা যাদেরকে হলো কুমার হ্যাঁ বিদেশে পাঠাচ্ছেন তারা যেন ওই ড্যান্স করনেওয়ালি নাচনেওয়ালি মেয়েদের দিকে দেখে যেন তাদের ইমান নষ্ট হয় হজরত কুমারের পক্ষ থেকে যিনি রাজ্যপাল ছিলেন গভর্নর ছিলেন উনি চিঠি লিখলেন মদিনাতে হাজরত উমরকে আপনি আমাদেরকে আমাকে আপনি এই সৈন্য দলের এই সৈন্য বাহিনী মালিক করে ছেড়েছেন আমি দেখছি আমি যে খবর পাচ্ছি এলাকায় যে পথে নিয়ে যাচ্ছি রাস্তায় যে নিয়ে যাচ্ছি এদের ইমানকে তারাজ করার জন্য কিছু মহিলারাকে অন্যান্য জাতের লোকেরা অন্যান্য ধর্মের লোকেরা তারা তৈয়ার করেছে এদের ইমান কিন্তু বাঁচবে না হজরত উমারকে চিঠি লিখলেন মদিনা মদিনা যখন চিঠি লিখে পাঠালেন হজরত উমার চিঠির উত্তরটা কি দিয়েছেন ধিয়ানটা চিঠির উত্তরটা কি দিয়েছেন ধিয়ানদান পাওয়া যায় হজরত উমার চিঠির উত্তর লিখে পাঠালেন কি বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن সুরা নূরের আয়াতটা করে শুনিয়ে দাও এলান করে শুনিয়ে দাও কি শোনাও বিসমিল্লাহির রহমানির রহিম কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা কবীরুম বিমা ইয়াসনাউন পড়ে দেওয়া আয়াতটা যখন পড়ে দেওয়া যতগুলো ময়দানে লোক ছিলেন ওমা যাদেরকে তিনি বিদেশে পাঠা ছিলেন ওই লোকগুলো তারা সবাই নিচের দিকে মুখ করলো নিজের মুখকে নিচে করলো মাটির দিকে নিচের দিকে মুখ করে নিল নিচের দিকে মুখ করে এলান হলো তোমরা রাস্তা দিয়ে যেখানকার যাওয়ার সেখানকার যে জায়গাতে যে জায়গা যাওয়ার আছে সে জায়গাতে তোমরা চলো মহিলারা যারা নাট্যক্রিয়া করতো যারা ড্যান্স করতো এই মেয়েরা ড্যান্স করার জন্যে নিজের পোশাক পরিচ্ছদের যত রকমের চমক ছিল চমক ছিল সোনা পাউডার রং তামাশা নিয়ে তারা ছিল একে একে একে একে একে একে সমস্ত পুরুষরা তারা চলে যান কোনো মেয়ে কোনো মহিলা কিন্তু কোনো মহিলার দিকে ওই পুরুষরা তারা তাকাননি সবাই একজন পুরুষ ও মহিলাদের দিকে তাকিয়ে দেখেননি কেউ তাকিয়ে দেখেন না মহিলারা বলেছিল রে পুরুষরা তোমাদের মধ্যে কি তোমাদের মধ্যে কি পুরুষত্বা নাই তোমাদের মধ্যে কি তোমাদের পুরুষ পুরুষত্বা নাই তোমাদের মধ্যে কোনো মনের চাহিদা নাই আমাদেরকে দেখে তোমাদের আকর্ষণ হয় না তোমরা আমাদের দিকে কি তাকাতে যাও না তারা বলেছিল রে আল্লাহর বান্দিরা শুনে না আমরা কেমন করে তোমাদের দিকে তাকাবো কেমন করে তোমাদের দিকে নজর করব তোমাদের দিকে ফুল নজর করব আমাদের মালিক হাজরাতে ওমার খালিফাতুল মুসলিমিন মদিনা থেকে এই আয়াতটা লিখে পড়াল যে উল্লেল মুমিনিনা ইয়াকুজু মিন আবসারিহিম এলান করে শুনিয়ে দাও যারা মুসলমান মুমিন আছো যারা খাঁটি ইমানদার খবরদার